একজন মুসলিম যিনি আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের প্রতি ইমান রাখেন তিনি অন্য সমস্ত কাজের মতো তার চুল রাখার ক্ষেত্রেও প্রেনবী সাল্লাহ সাল্লামের সুন্না এবং নির্দেশনাকে গুরুত্বের সাথে ফলো করবেন প্রেনবী সাল্লাহ সাল্লাম চুল রাখার ক্ষেত্রে তিন ধরনের চুল রাখার নির্দেশনা দিয়েছেন এবং সেটি সুন্না আর এক ধরনের চুল রাখাকে জায়েজ করা হয়েছে ইসলামের শরিয়াতে আর এক ধরনের চুল রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যে তিন ধরনের চুল পুরুষদের জন্য রাখার নির্দেশনা রয়েছে এবং সেটি সুন্না মধ্যে থেকে একটা হলো জুম্মা একটা হলো লিম্মা একটা হলো ওয়াফরা ওয়াফরা বলা হয় মাথার চুল স্বাভাবিকভাবে বড় হতে হতে কানের লতি বরাবর যখন হয়ে যায় সেটাকে আর লিম্মা বলা হয় চুল বড় হতে হতে কানের লতি থেকে কাঁধের মাঝামাঝি পর্যন্ত এসে যখন স্থির হয় এই সাইজের চুলকে বলা হয় ওয়াফরা আর জুম্মা বলা হয় যে চুল বড় হতে হতে কাঁধ পর্যন্ত চলে আসে এটাকে এই তিন ধরনের চুল রাখা হলো নবী আলাইসালামের সুন্না এবং এই তিন ধরনের চুল রাখার বিষয়টি সোনা আবুদাউদে বর্ণিত হয়েছে আর এছাড়া পুরো মাথার চুল যদি কেউ ছোট করে রাখতে চান তাহলে সমান করে পুরো মাথার চুলকে ছোট করে রাখাও জায়জ রয়েছে যে প্রকার চুল রাখার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে বুখারে মুসলিম একযোগে বর্ণনা করেছে রসুল আকরম সাল্লা সাল্লাম থেকে হাদিসটি আব্দুল ইবিন অমরদার বর্ণনা করেছেন যে তিনি কাজা করতে নিষেধ করেছেন কাজা বলা হয় মাথার কোনো এক অংশে চুল চেসে ফেলা আবার অপর অংশে রাখা কোনো অংশে খুব বড় করে রাখা অপর অংশে একদম চেঁচে ফেলা এ ধরনের উদ্ভট কিসিমের চুল রাখার ব্যাপারে নবী আলাইসালাম সেই সাড়ে চোদ্দ শত বছর আগে নিষেধ করেছেন এছাড়াও আবুদাউদ বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম সাদ করেছেন মান্তাসাব্বাহাবে কম ফাহমিন হোম যার অর্থ হলো যে ব্যক্তি কোনো শ্রেণীর মানুষের সাদৃশ্য গ্রহণ করবে তাদের অনুকরণ করবে সে তাদের দলভুক্ত হবে তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে অতএব অন্যান্য কাজের মতো চুল রাখার ক্ষেত্রেও যদি কেউ বখাটে উশৃঙ্খল উদ্ভট আল্লাহর প্রতি ইমান নেই কুফার ফাঁসে এ সমস্ত মানুষের যে হেয়ার কাটিং সেটার যদি অনুকরণ করে সেই স্টাইল যদি অনুকরণ করে এবং তাদের মতো করে চুল রাখে উদ্ভ্রান্তদের মতো করে নিজেকে সাজাবার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে সে তাদের দলভুক্ত হবে এবং এটা অত্যন্ত ভয়াবহ একটি বিষয় প্রেনবী সাল্লাহ সাল্লামের চুল রাখার যে ধরনের বিবরণ আমরা হাদিসে পাই তা হলো একেবারে সোজাসুজি অর্থাৎ তিনি পেছনের দিকে চুল রাখতেন কখনো মাঝে সিঁতি কাটতেন আর কখনো শুধু পেছনের দিকে তিনি চুলকে আছড়ে রাখতেন কোথাও বড় কোথাও ছোট এ ধরনের উদ্ভট কিসিমের চুল তিনি রাখতেন না মেয়েদের জন্য চুল রাখার ক্ষেত্রে নবী সালামের যে সুন্না আমরা পাই তা হলো তারা সচরাচর বা স্বাভাবিকভাবে তারা চুলকে লম্বা করবেন বড় করবেন খোপা বা বেনি তারা বাঁধবেন তবে চুল চাষা তাদের জন্য সর্বাবস্থা নিষিদ্ধ এমনকি হজ বা অমরার পরে পুরুষদের চুল চাষার নির্দেশ থাকলেও নারীরা চুল সামান্য ছোট করবেন এক ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণেই আর মহাতুল মোমিনিন থেকে মাথার চুল ছোট করার বিষয়টি সোয়েম হাদিস দ্বারায় প্রমাণিত হয় অতএব যদি কখনও তারা চুল ছোট করতে চান তাহলে সেটা করতে পারবেন কিন্তু করতে গিয়ে কোনো কুফার নারীর সাথে সাদৃশ্য যেন না হয় পুরুষের সাথে সাদৃশ্য যেন না হয় এ বিষয়টি তারা খেয়াল করবেন অতএব হে যুবক আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন লাকাদ কান আলকম ফির রসুল্লাহি উসওয়াতুন হাসানা যার অর্থ হলো ইমানদারদের জন্য আল্লাহ রসুলের মাঝে রয়েছে সর্বোত্তম আদর্শ তিনি আমাদের সর্বোত্তম মডেল তার স্টাইল হলো আমাদের জন্য সবচেয়ে বেস্ট স্টাইল অতএব জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো মাথার চুল রাখার ক্ষেত্রেও আসুন নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নাকে আমরা অনুকরণ অনুসরণ করি এবং তিনি যেভাবে চুল রাখতে নিষেধ করেছেন সেই কাজা পদ্ধতির চুল রাখা অর্থাৎ মাথার কোনো এক অংশে চুল চেসে অপর অংশে চুল রাখা বা এক এক অংশকে এক এক রকমের করে চুল রাখার যে খেলাফে সুন্না পদ্ধতি রয়েছে নিষিদ্ধ পদ্ধতি রয়েছে সে উদ্ভট রকমের চুল রাখা থেকে আমরা নিজেদেরকে হেফাজত রাখি বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে শূন্য অনুসরণ অনুকরণ করে সর্বোত্তম লাইফস্টাইল ধারণ করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু